কৃষ্ণনগর ক্রস করছি ও মতো অবস্থাতে বেশ কিছু হিন্দু যুবক দাদারা আট দশ বারো জন মতো এসে গাড়ির কাছে আটকে ধরেছে আমি তো ভয় পেয়ে গেছি কি ব্যাপার জয় শ্রাম বলাবে নাকি আমাকে যে সাহেব এই পুজো সামনে শারদীয় পুজো তো মৌলবি সাহেব কিছু চাঁদা লাগবে মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার আমি তখন বলছি দাদা দুর্গা পুজো এটা আবার কি উনি তখন আরে মনুষ্য বলেন কি দুর্গা পুজো ছিলেন না আচ্ছা এটা কি উনি তো দুর্গা পুজো এটা আমাদের ভগবান আমি তখন বলছি দাদা দেবী দুর্গা ইনি ভগবান মানে স্রষ্টা ক্রিয়েটর বলছে জি হ্যাঁ আচ্ছা দাদা দেবী দুর্গা ইনি যদি ভগবান হবে তা আমি যে আল্লাহর উপাসনা করি এই আল্লাহ আবার কি দা